আসসালামু আলাইকুম আমরা এখন দেখব অনলাইনে কিভাবে doc sheet slide forum drawing এগুলো ইউজ করব চলুন কথা না বাড়িয়ে ওয়ার্ড এক্সেলের মতো আমরা কি অনলাইন গুগলের প্রোডাক্টগুলো ইউজ করতে পারবো Google drive doc slide forum drawing ইত্যাদি ইউজ করতে পারবো তো চলুন কথা না না বাড়িয়ে Google docs Google Google doc লিখে আমি অন মজিলা গুগল ক্রোমে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমার গুগল ডক আসছে আসার পর আমি ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করার পর আমার গুগল ডক্সটা ওপেন হচ্ছে ওপেন হচ্ছে আমি go to the Google docs এখানে শিট পাবো স্লাইড পাবো ফোরাম পাবো আমি এগুলো কিন্তু অনলাইন নেট কানেকশন ছাড়া আপনি ইউজ করতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনার নেট কানেকশন লাগবে অবশ্যই অবশ্যই আপনাদের নেট কানেকশন লাগবে তো আমি এখানে ব্ল্যাঙ্ক একটা পেজ নিব ব্ল্যাঙ্ক পেজ নিলাম ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমার মাইক্রোসফট ওয়ার্ডের মতো ওপেন হলো ওপেন হওয়ার পর আমি এখন কি এখানে লিখতে পারবো ওয়ার্ডের মতো ওপেন হচ্ছে লিখতে পারবো আমি লিখলাম সাপোজ এই এখানে যাগুলো লিখবো আমি ওগুলো গুগল ড্রাইভে গিয়ে সেভ হবে আপনি সেভ অবস্থায় পাবেন কোথায় গুগল ড্রাইভে তো এখানে এডিট করতে পারবেন এখান থেকে শেয়ার করতে পারবেন ওপেন নিউ যারা ওয়ার্ডের কাজ জানেন তারা এটা ইউজ করতে পারবেন যারা ওয়ার্ডের কাজ জানেন না তাহলে আমার মাইক্রোসফট অফিসের একটা ভিডিও আছে ওই জিনিসটা দেখে নেবেন ওটা দেখলে আপনারা মোটামুটি আইডিয়া পাবেন যে কীভাবে আপনি কি গুগল ডকটাও ইউজ করবেন তো এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতোই তো আমি চলে যাই এখন গুগল শিটস সেমভাবে সেমভাবে গুগল শিটও পাবেন শুধু দেখাই দেওয়ার জন্য আপনারা কীভাবে প্রবেশ করবেন ওই জিনিসটা দেখাই দিচ্ছি আমি এখানে দেখাই কারণ যারা ওয়ার্ড এক্সেল পারেন না তাহলে তারা আমাদের আমার আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের ওয়ার্ড এক্সেলের ভিডিও আছে ওই জিনিসটা দেখে ট্রাই করবেন তারপর স্লাইডস স্লাইডসে যাবেন তারপর ফোরাম সাইট কিছু ফোরাম ফোরাম সাইট একটা বড় ফোরাম পোস্টিংয়ের মতো লেখার জন্য বড় আর্টিকেল লেখার জন্য তো এই জিনিসগুলো আপনারা ইউজ করে ইউজ করতে পারবেন অনলাইনে যাদের ওয়ার্ড এক্সেলের সেট আপ দেওয়া নাই তারাও ইউজ করতে পারবেন যাদের সেট আপ দেওয়া যায় এটা অনলাইন স্টোরেজে থাকবে এখান থেকে গুগল ড্রাইভ থেকে আপনি কি এই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি এর আগের ভিডিও লেসনে দেখাইছিলাম যে গুগল ড্রাইভ কীভাবে ইনস্টল করবেন কিভাবে গুগল ড্রাইভটা ইউজ করবেন তো এই ভিডিওগুলো একটা আরেকটা কম্পিটিটিভ তো সবাইকে অনুরোধ করবো যে সিরিয়ালি ধৈর্য সহকারে দেখার জন্য এটা আমি আপনাদের জন্য বেশি কতক্ষণ লেন্থি ভিডিওগুলো করার চেষ্টা করব না যত শর্টকাট করার চেষ্টা করি সময় অনেক ইম্পর্টেন্ট সময় যে আপনাদের সময়টা মূল্যবান সেই কথা মাথায় রেখে দীর্ঘায়িত করি না ভিডিওটা তো চলুন এগুলো কীভাবে ইউজ করবো শিট আমি ব্ল্যাঙ্ক শিট নিব এখানে এগুলা ফাইল নিউ ওপেনের মতোই এগুলো আপনারা ইউজ করে দেখবেন ফোরাম সাইট আছে তো ধন্যবাদ সবাইকে